সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সিক্সটিতে যথারীতি আমরা চলে এসেছি বিনোদন জগতের সবচেয়ে গরম খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গরম হয়েছে এখন যে খবরে তা হলো হিরো আলম কেন উপস্থাপিকার সাথে তর্কে জড়ালেন জানা যায় গত বৃহস্পতিবার হিরো আলমকে আমন্ত্রণ জানানো হয়েছিল এক টক শোতে সেখানে আরও উপস্থিত ছিলেন একজন ডায়েটিশিয়ান এবং একজন বিউটিশিয়ান তাদের সাথে কথা বলার পর উপস্থাপিকা হিরো আলমের কাছে জানতে চান তিনি কেন এত শুকনা বা রোগাটে তার চেহারার উন্নতি করার জন্য তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করছেন আর তখনই রাগে ফেটে পড়েন হিরো আলম তিনি অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন অনুষ্ঠানের উপস্থাপিকা রুমাকে এবং তিনি বারবার দাবি করতে থাকেন তিনি রোগাচে নন তার এ স্বাস্থ্য তিনি মেনটেন করেছেন তিনি বাড়তি কোনো তেল চর্বি জাতীয় খাবার খান না সবসময় স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন দুধ ডিম গরুর মাংস ইলিশ মাছ নাকি তার প্রতিদিনের খাবারের মেনুতেই থাকে তার এই স্বাস্থ্য সম্পর্কে কেউ কথা বললে তিনি রেগে যান এবং তিনি সবাইকে জানিয়ে দেন পরবর্তীতে যেন কেউ কখনো তার ফিগার সম্পর্কে কথা না বলেন এবং তার রূপচর্চা প্রসঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন তিনি তার বাসায় চারজন বিউটিশিয়ান রেখেছেন এবং নিয়ম করে তিনি তিন বেলা তিনটা ফেসিয়াল নিয়ে থাকেন সেই সাথে পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত পানি এবং শাকসবজি তিনি খাচ্ছেন এছাড়া নিয়মিত তিনি বডি ম্যাসাজও করিয়ে থাকছেন ইত্যাদি কারণে তিনি মনে করেন তার স্বাস্থ্য এবং চেহারা সবকিছু খুব ভালো পর্যায়ে রয়েছে বাংলাদেশের অনেক নায়ক নায়িকা এবং মিডিয়া পার্সনদের থেকে তিনি অনেক এগিয়ে আছেন তার স্বাস্থ্য এবং চেহারার দিক থেকে এবং উনি রেগে গিয়ে উপস্থাপিকা রুমাকে বলেন আপনি আপনার চেহারার প্রতি যত্নবান হন আমারটা নন আমি আমার চেহারা নিয়ে যথেষ্ট চিন্তা করছি নাম প্রকাশে অনিচ্ছুক কিছু কিছু সূত্র থেকে আমরা জানতে পেরেছি হিরো আলম মাসে প্রায় তিন লাখ টাকা খরচ করছেন তার এই সৌন্দর্য চর্চার পেছনে হিরো আলম বিটি নিউজ থ্রি সিক্সটি টিমকে জানিয়েছেন তিনি তার রূপ চেহারা এবং শরীরকে চর্চার মাঝে রাখতে চান এবং একজন ফিট নায়ক হিসেবে গড়ে তুলতে চান নিজেকে তিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে যেতে চান ভারতে ভালো কিছু অভিনয় উপহার দিতে চান ভারতের মানুষকে সে সাথে উজ্জ্বল করতে চান বাংলাদেশের মানুষের মুখ হিরো আলমের এরকম চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের মিডিয়া পাড়ার অনেকেই বিডি নিউজ থ্রি সিক্সটির টিম গত শনিবার চলে গিয়েছিল আমাদের সুপারস্টার শাকিব খানের সাথে কথা বলতে বিডি নিউজ থ্রি সিক্সটি টিমকে শাকিব খান বলেন হিরো আলমের ধৈর্য আমাকে অভিভূত করে করেছে সে যে ধৈর্য নিয়ে বাংলাদেশ মিডিয়ার জন্য কাজ করে যাচ্ছে নিজেকে ফিট করার চেষ্টা করছে আমি তাকে সাধুবাদ জানাই আমার মনে হয় আমার পরে বাংলাদেশে যদি কোনো বড় নায়ক থেকে থাকে আমি কাউকে যোগ্য মনে করে থাকি সে হচ্ছে হিরো আলম শাকিব খানের এমন মন্তব্য আমরা পৌঁছে দিয়েছি হিরো আলমের কাছে হিরো আলম আবেগে আপ্লুত হয়ে ধন্যবাদ জানিয়েছেন আমাদের সুপারস্টার শাকিব খানকে শোনা গিয়েছে এক সময় সিনেমায় কাজ পাওয়ার জন্য হিরো আলম ঘুরঘুর করতেন শাকিব খানের বাড়ির আশেপাশে কিন্তু তখন নাকি শাকিব খান তাকে কোনো পাত্র পাত্তাই দেননি কিন্তু এখন হিরো আলম হয়ে গিয়েছেন বাংলাদেশের এক প্রতিষ্ঠিত নায়ক শাকিব খানের পরেই আমরা কারো নাম নিতে গেলে আমাদের বলতে হয় হিরো আলমের কথা এবং হিরো আলম তার সৌন্দর্য চর্চা তার দেহের চর্চার পাশাপাশি অব্যাহত রেখেছেন তার কণ্ঠের চর্চা এ পর্যন্ত প্রায় পনেরো থেকে বিশটা গান সে আমাদেরকে উপহার দিয়েছেন এবং পরবর্তীতে আরো ভালো ভালো গান উপহার দেবার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন শোনা যাচ্ছে বাংলাদেশের বিখ্যাত সকল মিউজিক ডিরেক্টররা ইতোমধ্যে হিরো আলমের পিছনে লাইন দিয়েছেন হিরো আলমের এই ব্যস্ত শিডিউলের মাঝে অনেককেই তিনি শিডিউল দিতে পারছেন না হিরো আলমকে নিয়ে গান করার আগ্রহ প্রকাশ করেছেন এনটিভির পরিচালক ডক্টর মাহফুজুর রহমান তিনি ইতিমধ্যে ইচ্ছা পোষণ করেছেন হিরো আলমের সাথে একটি ডুয়েট অ্যালবাম করার জন্য শোনা যাচ্ছে ইভা আর রহমান নাকি সেখানে দুই একটা গান করে থাকবেন হ্যাঁ দর্শক চলুন আমরা ফিরে আসি আমাদের টক শোর ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক টক শোতে উপস্থিত ছিলেন এমন একজনের কাছ থেকে আমরা জানতে পেরেছি উপস্থাপিকা রুমা হাত জোর করে হিরো আলমের কাছে মাফ চাইলে হিরো আলম সমঝোতায় ফিরে আসেন এবং উপস্থাপিকা রুমাকে বলেন আপনি নিজের স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে সচেতন হন পরবর্তীতে আমাকে নিয়ে কথা বলতে আসবেন না আমি আমার জায়গায় খুব ফিট আছি ভালো আছি সুন্দর আছি এবং তিনি উপস্থাপিকা রুমার কাছে নিজেকে পরবর্তী সুপারস্টার বলে দাবি করেন হ্যাঁ দর্শক বন্ধু মিডিয়া জগতের পরবর্তী যে কোনো আপডেট পেতে বিডি নিউজ থ্রি সিক্সটির সঙ্গে থাকুন আর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে দেওয়ার মতো যে কোনো পরামর্শ জানিয়ে কমেন্ট করুন আমাদের ভিডিওতে মিডিয়া পাড়ায় ঘটে যাওয়া সকল চাঞ্চল্যকর তথ্য নিয়ে বিডি নিউজ থ্রি সিক্সটি পৌঁছে যাবে আপনাদের কাছে বিডি নিউজ থ্রি সিক্সটি সবসময় রয়েছে আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে